করানো হয়েছিল সেই সাক্ষাৎকারে বাকি দুটি ছবিও দেখার আহ্বান জানিয়েছেন তুষি গণমাধ্যমকে জানান হাওয়া সিনেমার সিদ্ধান্ত অনুযায়ী আমি সন্ধ্যার শোতে শ্যামলি সিনেপ্লেক্স যাই হলে ঢুকতে সাংবাদিক পরিচয়ে কয়েকজন এসে আমাকে জানালেন তারা নাকি সকাল থেকে আমার জন্য অপেক্ষা করছেন সাক্ষাৎকার নেবেন এদিকে ছবি শুরু হয়ে গেছে আমি তাড়াতাড়ি একটি সাইডে গিয়ে সাক্ষাৎকার নেওয়ার কথা বললাম ওখানে দিন দ্য ডে পরাণ ও হাওয়ার পোস্টার ছিল যেহেতু আমার সাক্ষাৎকার তাই আমার ছবির পোস্টারটাই রাখতে চেয়েছিলাম তাড়াহুড়া করে কাজটি করার জন্য দ্রুতই বাকি দুটি ছবির পোস্টার একটু সাইডে সরাতে বলি ওনারাই কিন্তু পোস্টার দুটি সরালেন সাক্ষাৎকার শেষে আবার যেখানকার পোস্টার সেখানে রাখা হয় তুষি আরও বলেন সাক্ষাৎকারের মধ্যে দিন দ্য ডে ও পরাণ ছবি দুটিও দেখতে দর্শকদের অনুরোধ করেছি আমি কিন্তু কারা যেন পুরো ভিডিও না ছেড়ে এডিট করে ওই অংশটুকুই ছড়িয়েছে পুরো সাক্ষাৎকার দেখলে সবার ভুল ভাঙবে